বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S and technical YouTube চ্যানেলে আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই আমরা কোন সময়ে কোন সিটিতে কাজ করব কোন সিটিতে কাজ করলে আমাদের কাজ ভালো হবে আপনারা কোন সময়ে কোন সিটিতে গুগল ভয়েস ক্রিয়েট করলে আপনাদের গুগল ভয়েস ক্রিয়েট পদ্ধতিটা একটু ভালো হবে আপনারা অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা দশ থেকে পনেরোটা গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবেন এখানে আসলে আপনারা যদি সিটি আর সময়টা নির্ধারণ করতে না পারেন তাহলে আর কি আপনার গুগল ভয়েস ক্রিয়েটের যে অনুপাতটা আছে এটা আপনার কমে যাবে আমার কাছে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া কোন সময়ে আমরা কোন সিটি ধরে কাজ করব কোন সিটিতে লোক সংখ্যা বেশি কোন সিটিতে কাজ করলে কাজ ভালো হয় আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমি একটা কথা বলতে চাই যারা আমার robot S M technical YouTube চ্যানেলের নতুন অথবা পুরাতন যারা এখন পর্যন্ত আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটা আপনারা কোন সময়ে কোন সিডি ধরে কাজ করবেন এবং কোন সিডিতে লোক সংখ্যা বেশি এখানে আমরা গুগল ম্যাপে আসছি আসার পরে আমরা এখানে সার্চ দিয়েছি যে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখন আমরা এখানে দেখব কোন সিটিতে পপুলেশন বেশি আপনারা এখানে দেখেন আমরা যদি সিটি নির্ধারণ করবেন তো আপনারা ক্রোম ব্রাউজারে লিখবেন ইউএসএ অল সিটি দেখেন এখানে আমাদের ইউএসের অল সিটি মানে যতগুলো সিটি আছে সবগুলো এসেছে আপনারা এখানে গুগল পড়তে পারেন তো আপনাদের এটা দরকার নেই আমি দেখাচ্ছি কোন সিটিতে আসলে কত জনসংখ্যা বাস করে এখানে দেখেন আপনারা যে নিউ ইয়র্ক সিটিতে পপুলেশন হচ্ছে সবচেয়ে বেশি আপনারা নিউ ইয়র্ক সিটি ধরে যদি কাজ করেন তাহলে মানে কি আপনারা নাম্বার বেশি পাবেন এখান থেকে কোড বেশি পাবেন দ্বিতীয়ত আছে লস এঞ্জেলস আপনারা যদি লস এঞ্জেলস সিএ এখানে যদি ধরে কাজ করেন এখানে ইউনাইটেড স্টেটের দ্বিতীয়তম সিটি এটা যেখানে মোস্ট পপুলেশন মানে জনসংখ্যা বেশি বসবাস করে তারপরে আছে শিকাগো মানে শিকাগো এরপরে আছে তিন নম্বরে যে সিটিটা রয়েছে এটা হচ্ছে শিকাগো আইএল এই সিটিটাতে আপনারা ইউএসের তিন নম্বর সিটি এখানে অনেক জনসংখ্যা বাস করে এখানে আছে হোস্টন টেক্সাস আপনারা হোস্টন টেক্সাস চার নম্বরে আছে পাঁচ নম্বরে ফনিক্স এইভাবে এখানে যে দশটা সিটি আছে আপনারা এই দশটা সিটি ধরে কাজ করতে পারেন এই দশটা সিটি ধরে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনারা খুব বেশি নাম্বার পাবেন এবং তাতে করে কি হবে নাম্বার বেশি আসলে অবশ্যই কোর্ট বেশি আসবে তো দেখেন এখানে সর্বপ্রথম যে সিটিটা আছে ইউএসএস সিটিগুলোর মধ্যে এখানে কি নিউ ইয়র্ক সিটি সর্বপ্রথম আর নিউ ইয়র্ককে বলা হয় মানে পৃথিবীর মধ্যে কোন সিটি বা কোন শহর কখনো ঘুমায় না সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি ইউএসএর নিউ ইয়র্ক সিটি আর এই নিউ ইয়র্ক সিটিতে আপনারা কাজ করলে অনেক ভালো কাজ হবে এখান থেকে আপনারা সিডি নিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো এখানে পপুলেশন দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো পপুলেশন ধরে কাজ করবেন তবে হ্যাঁ একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিই যে সিটিটা আপনি আমি এবং অন্যরা খুব কম ব্যবহার করে আপনারা ওই সিটিটা ব্যবহার করতে পারেন যেমন এখানে নিচে যদি আমরা আসি জার্সি এসটি লায়ন্স এই ধরনের সিটিগুলো যদি আপনারা ধরেন তাহলে ইনশাল্লাহ ভালো কাজ হবে যদিও বা জনসংখ্যার দিক দিয়ে এই সিটিগুলো কম কিন্তু আমরা কি করি অনেকেই এই সিটিগুলো ধরি না যার কারণে আমরা এই সিডিগুলো তো এখন পর্যন্ত যদি কেউ না যেয়ে থাকে গুগল ভয়েসে তো আপনারা যদি নতুন অবস্থায় ধরেন অবশ্যই অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড আপনাদেরকে তারা কোড দেবে তো বন্ধুরা এই ছিল আমাদের ইউএসএ সিটি আসলে আপনারা কোন সিটিটা নির্ধারণ করবেন আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এই ম্যাপ থেকে এমন একটা সিটি বাছাই করবেন যেটাতে আর কি এখন পর্যন্ত আপনাদের টার্গেট খুব কম সংখ্যক লোক গুগল ভয়েস ক্রিয়েটের জন্য market place meet me Snapchat এগুলোর বিষয়ে একটু খুব কম সংখ্যক লোক কোড পাঠাইছিল বা কোড মানে এই এরিয়াগুলোতে খুব কম সংখ্যক লোক কাজ করে তো বন্ধুরা এই ছিল আমাদের সিটি সম্বন্ধে কথা আমরা এখন চলে যাবো আবার গুগল ম্যাপে দেখেন গুগল ম্যাপে ইউনাইটেড স্টেট আমি যদি এখানকার একটা লোকেশন ধরতে চাই ওয়েট করেন আমি এখানে একটা লোকেশন ধরবো এখানে আমরা এই জায়গাটাতে ক্লিক করলাম দেখেন এই জায়গায় কিন্তু খুব অল্প সংখ্যক বসতি মানে কি এই জায়গায় যে যে পরিমাণে কাজ হবে তার চেয়ে আমরা যদি পাহাড়ি অঞ্চলগুলোতে ধরি অথবা নদী এলাকাগুলোতে ধরি দেখেন এই জায়গায় কি লোক সংখ্যার অনেক বসবাস মানে ঘন বসতি আমরা যদি এই জায়গাগুলো নির্ধারণ করতে পারি তাহলে আমাদের কাজ হবে সাপোজ আমরা এই জায়গায় একটা লোকেশন দিয়ে দিলাম দেখেন লোকেশন দেওয়ার সাথে আমাদের এখানে চলে আসছে আমরা এটা এই যে জায়গাটার নামটা আছে আমরা এটা কপি করে নেব আচ্ছা এখন আমরা যাই টাইমের বিষয়টা আপনারা কোন সময়ে কোন সিটি ধরবেন তো চলুন আমরা টাইম জোনে চলে যাই আমরা টাইম জোনে চলে আসলাম ইউনাইটেড স্টেট এর টাইম জোনে ইউএসএ আমরা এখন দেখব এখানে দেখেন কারেন্ট টাইম এখানে ইউএসের সব সিটিগুলো কিন্তু টাইম দেওয়া আছে আপনারা একটু দেখে শুনে কাজ করবেন আমরা অবশ্যই গুগল ভয়েস কোন সময়ে ক্রিয়েট করব। কোন সময়ে ক্রিয়েট করলে কোন সিটিতে কোন সময়ে ক্রিয়েট করব কোন সময়ে ক্রিয়েট করলে গুগল ভয়েস ক্রিয়েটিং কাজটা ভালো হবে আমরা তো ইতিপূর্বে জানলাম যে সিটিগুলোতে এখন পর্যন্ত কেউ মানে খুব আনকমন সিডি ওই সিডিটা ধরতে হবে এবং কোন সময়ে ধরতে হবে সেই বিষয়টি এখন আমি বলবো আমরা সিটি ধরব যে কোনো সিডি আমরা ধরছি কিন্তু আমরা অবশ্যই সিডি ধরার আগে কাজে বসে সিডি ধরার আগে এখন চিন্তা করব যে আসলে কোন সিডিটার সময়টা আমাদের কাজের উপযোগী তো আপনাদের সময়টা যেহেতু কাজের উপযোগী কোন সময়টা এখন কাজের উপযোগী আপনাদেরকে এইটা জানতে হবে আপনাদের সময় কাজের উপযোগী হচ্ছে আপনারা সকাল ছয়টার থেকে ইউএসের টাইমে সকাল ছয়টার থেকে নয়টা অথবা হাইস্ট দশটা পর্যন্ত কাজ করতে পারবেন যে সিডিগুলোর আপনি যখনই কাজে বসবেন তখন ইউএসএতে সার্চ দিয়ে দেখবেন কোন সিডিতে সকাল ছয়টার থেকে হাইস্ট নয়টা সাড়ে নয়টা বা নয়টা এর মধ্যেই টাইম চলতেছে এর মধ্যে যে সিটিগুলোতে টাইম চলে ইউএসএ সচরাচর লোকেরা এই নয়টার সময় বা নয়টা থেকে দশটা দশটার থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা বারোটার থেকে একটা একটা থেকে দুইটা এই সময়টা মানে নয়টার থেকে দুইটা পর্যন্ত ওরা কি করে ওদের ওটা ওয়ার্ক টাইম মানে কাজের সময় আপনারা যদি কাজের সময় ওদেরকে মেসেজ দেন তাহলে ওরা কি করবে ঘুরেও দেখবে না তো ওদের ফোনে আপনি যদি মনে করেন যে সকাল নয়টা এস এম এস দিচ্ছেন উনি ফ্রি আছে আপনাকে রিপ্লাই দিবে উনি আর যদি আপনি মনে করেন যে একটার সময় উনি বিজি আছে আপনি এস এম এস সেন্ড করছেন সেক্ষেত্রে উনি কি করবে ফোনটা দেখেই চলে যাবে এখন এইভাবে যদি পাঁচজনের এস এম এস সেন্ড হয় সেক্ষেত্রে উনি সর্বপ্রথম যে এস এম এসটা মানে সর্বপ্রথম ওনার ডিসপ্লেতে যে এস এম এসটা শো করাচ্ছে উনি তার সাথে কন্ট্যাক্ট করবে উনি যদি তার সাথে কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে আপনি পিছিয়ে গেলেন আপনি পিছিয়ে যাওয়ার কারণে আপনি ওনার কাছ থেকে গুগল ভয়েসটা ক্রিয়েট করতে পারলেন না এখন আসি আপনারা শুধু সকাল ছয়টার থেকে আপনার নয়টা বা সাড়ে নয়টা পর্যন্ত কাজ করবেন এটা ইউএসএ সকাল যখন ইউএসএতে সকাল যে সময়টাতে ইউএসএ সকাল হবে মানে সকাল নয়টার থেকে সরি সকাল ছয়টার থেকে নয়টা পর্যন্ত আর আপনারা এদিক কাজ করবেন আপনারা তিনটার থেকে শুরু করবেন আবার ইউএসের টাইম বিকাল তিনটার থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা কি করবেন বিকাল তিনটার থেকে রাত এগারোটা পর্যন্ত কোন সিটিতে এখন আপনি যখন কাজে বসছেন কোন সিটিতে বিকাল তিনটা বাজছে আপনি ওইটা একটু দেখবেন অবশ্যই কাজ করতে গেলে আপনাদেরকে কোন সময় কাজ করতে হবে এটা বুঝতে হবে আগে তো আমি কি বললাম যে সময়টাতে ইউএসএতে সকাল ছয়টার থেকে নয়টা আপনি এর মধ্যে একটা কাজ করবেন আর এরপর থেকে আবার কাজ ব্রেক দিয়ে আপনারা কখন কাজ করতে পারবেন আবার কি তিনটার থেকে রাত এগারোটা পর্যন্ত মানে ইউএসের রাত এগারোটা পর্যন্ত ইউএসের বিকাল তিনটার থেকে রাত এগারোটা পর্যন্ত কাজ করবেন তাহলে আপনাদের গুগল ভয়েস ক্রিয়েটিংয়ের কাজটা অনেক সুন্দর হবে আপনারা ভালো কাজ করতে পারবেন অনেক গুগল ভয়েস ক্রিয়েট হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ আমি নেক্সটে আমি নেক্সটে একটা ভিডিও নিয়ে আসতেছি আপনারা কিভাবে মিটমির মাধ্যমে মানে মিটমির মাধ্যমে দিনে দশ থেকে পনেরোটা গুগল ভয়েস ক্রিয়েট করবেন আর এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আপনারা মিটমিট থেকে কিভাবে কাজ করবেন এটার ভিডিও চান কি না আর অবশ্যই যাদের টেক্স লাগবে আপনাদের যাদের টেক্সের সমস্যা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে টেক্সগুলো দিয়ে দিব আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা যারা আমার robot S M technical YouTube চ্যানেলের নতুন অথবা পুরাতন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবটি করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যতক্ষণ পর্যন্ত না নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ